সত্যজিৎ রায়ের জন্মদিনে সত্যজিৎ রায়ের স্মরণীতে আমরা প্রমিস করেছিলাম ভূতের রাজা দিনবরের নতুন রেস্টুরেন্টে আমরা আসবো আজকে আমি আছি হিরক রাজার দরবারের বাইরে এবারে তোমাদেরকে ভেতরে নিয়ে যাবো show you the food the ambience and everything else Satyajit Ray has been an inspiration to many and what better way to relish বাঙালিয়ানা than with a very own Bhuter Raja Dilobar inspired by the maestro's films culture tradition and of course the authentic flavours of Bengal Bhute Raja Dilobar is a restaurant which is themed after the blockbuster Gupi Gayan Bhagavain. দু পিস ফিশ ফ্রাই কচুরি ভাজা মশলার আলুর দম ঘি বাসমতি রাইস বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল সবজি ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি পদ্মাপাড়ের ইলিশ ভাপা রাজবাড়ির কষা মাংস চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি দই এই সব কিছু পাওয়া যাচ্ছে হীরক রাজার দরবারে আমরা চলে এসেছি ভূতের রাজা পর দুর্গাপুর আউটলেটে এই সব কিছু is a part of one thali priced at thirty ninety nine তেরোশো নিরানব্বই দিস থালি ইজ শেয়ারেবল তো তোমরা যখন বলো শেয়ারেবল থালি কি না এই পার্টিকুলার থালিটা ডেফিনেটলি তোমরা দুজন মিলেও খেতে পারো স্টার্ট করবো ফিশ ফ্রাই দিয়ে নেক্সট নেবো গরম গরম মাছের মাথা দিয়ে ডাল ও তার সাথে একটু ঘি তো তো থাকছেই ঘি is an all time favourite for me আমাকে এত কিছু তোমার দেওয়া দরকারও নেই if there is a good quality ghee ডাল মাছের মাথা দিয়ে ঘি রাইস সবজি হোয়াট আ গ্রেট স্টার্ট বাঙালির একটা থালিতে যা যা জিনিস তোমরা ইম্যাজিন করো বা উইশ করো বিয়ের পাতুরি ইলিশ মাছ চিংড়ি মাটন সব কিছুই কিন্তু এই স্পেশাল থালিতে থাকছে অ্যান্ড যখন তুমি তোমার স্পেশাল সামানের সাথে অথবা তোমার কোনো প্যারেন্টের সাথে বা বন্ধুর সাথে এটাকে শেয়ার করতে পারো I think the excitement and the love gets double এবার আমি ট্রাই করছি পাতুরি ভেটকি মাছ সলিড একটা piece with the mustard on top steam fish বাঙালির সব থেকে প্রিয় আই থিঙ্ক বাঙালির প্রিয়র ব্যাপারে তো আমি বলে দিলাম এইপরে নেক্সট দুটো আইটেম যেটা হবে সেটা হচ্ছে আমার প্রিয় ফার্স্ট থিং ইলিশ মাছ এখানে আমরা ট্রাই করছি আজকে পদ্মাপাড়ের ইলিশ ভাপা basically these are the best quality ilish you'll find anywhere ইলিশ মাছের ক্রেভিং আমার সারা বছর থাকে আমার কিন্তু ভূতেরাদের লেবারের ইলিশ পার্সোনালি খুব পছন্দ recently a few times when I have come অতটা আমার ইলিশ নিয়ে কমপ্লেন ছিল আমি সবসময় রাজিদাকে বলতাম যে কী হলো ইলিশ আগের মতন হচ্ছে না কেন etcetera this one in particular is so good I think it's maybe season চলে এসে বলে they got the best ones this one is really nice next up তোমরা জানো what's gonna happen when I have chingri malai curry. Size is incredible. Malai or pulao. of I think restaurants have started to spoil me now. Hmm. You spoiled for choice একটা থালিতে এতগুলো আইটেম যেগুলো ভালো কোনটা ছেড়ে কোনটা তুমি খাবে কিন্তু একটা জিনিস আমি তোমাকে বলে দিই যদি তুমি এই থালিটাকে শেয়ার করছো অফকোর্স খাবার ওয়েস্টেজ হবে না বাট কে কতটা পিস পাচ্ছে কে কোনটা পাচ্ছে ওটা নিয়ে কিন্তু কাড়াকাড়ি হবে আমার সাথে যদি কেউ শেয়ার করে I don't mind giving away the paturi or the mutton but চিংড়ি আর ইলিশ আমার সাথে শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হবে ফাইনাল আইটেম আমার ফেভারিটসগুলো তো সব হয়ে গেছে এরপরে যেটা আমি খাবো তোমাদের ফেভারিট যেটা মাটন মাটন ছাড়া কোনো ব্লগই কমপ্লিট হয় না মিল ব্লগ যা বলো তোমরা এখানে দুটো পিস মাটন আছে পিসগুলো বেশ ভালো এখন in general in the market তোমার মাটনের পিসগুলো নিয়ে প্রচণ্ড রকমের ইস্যুস তো হয় but way you got decent মানে খুব অতিরিক্ত বড় আমি বলবো না but that is not important quality of the mutton is good মানে মাংস আছে এর মধ্যে এক্সপার্টলি ডান বেশি ঝাল না অতিরিক্ত না রঙও বেশি কিছুই নেই এখানে সিম্পল হোমলি টাইপের প্রিপারেশন বাট ফ্লেভারফুলও যথেষ্ট সাথে সাথে তোমাদের রসগোল্লা চাটনি পাঁপড় দই সব কিছু থাকছেই জাস্ট একটা ডাইজিন একটা মিসিং আছে আই থিঙ্ক ডাইজেস্ট করার জন্য কিছু ওদেরকে এবার থেকে শুরু করতে হবে এই রকমের থালি থাকলে definitely that is a must মেছো ভূদের পঞ্চপ্রীতি থালিটা তোমরা আগের বারেও দেখেছিলে অ্যান্ড দ্যাট পার্টিকুলার থালি বেশ ভালো রেসপন্স পেয়েছে and that is there in not only Durgapur outlet but all the other outlets as well আলাদা আলাদা রকমের পাঁচটা ধরনের পাঁচটা আলাদা আলাদা রকমের মাছের আইটেম আছে and all of it is in one thali সিঞ্চন ভূতের রাজা বার দুর্গাপুরে বসে খাচ্ছিস কেমন লাগছে অনেক কিছু বলার আছে আবার বেশি কিছু বলারও নেই ভূতের রাজা পর বরাবরই সকল বাঙালি এমনকি আমারও খুবই একটা প্রিয় জায়গা স্পেশালি বাংলা মানে বাঙালি খাবার খাওয়ার জন্য বাংলা খাওয়ার জন্য না বাঙালি খাবার খাওয়ার জন্য প্রতিটা মাছ চিংড়ি বলো কাতলা বলো বা পাবদা বলো তারপরে মাংস মাটনটাও খুবই ভালো ইলিশের ফ্রেশনেসটা অসাধারণ ওভারঅল খুবই ভালো লাগলো পল্লব তোর কেমন লাগলো আজকে খুবই ভালো গেল দারুণ স্পেশালি মাটনটা নরম ছিল আর ইলিশটার পিসগুলো এত বড় লেজিট এত বড় তো ওই যে ওটা দেখে মন খুব ভালো হয়ে গেছে আমার তো বাড়ির সামনে একদম খুলেছে আমার থেকে খুশি আর কে হবে কিন্তু ভূতের ভেতর দিলবট বরাবরই খুব ভালো রান্না মানে খাবার দাবার দিয়ে আসছে আমাদের সবাইকে এখানেও সেম কোয়ালিটি মেনটেন করেছে এটা সব থেকে বেস্ট লাগলো আশা করি আরও এগিয়ে চলবে ভূতের জাতির উপর দুর্গাপুর আসাটা পুরো প্রপারলি সার্থক মানে চিংড়ি ইলিশ স্পেশালি ভেটকিটাকে মেনশন করবো দারুণ খেতে ভেটকিটা মানে প্রপার সর্ষের ঝাঁজ আছে একটা প্রপার বেঙ্গলি মিল এখানে এলে দুর্গাপুরে এলে ভূতের রাজা বলে তোমাদেরকে আসতেই হবে ভূতের রাজা দিলবর চলে এসছে দুর্গাপুরে যেটা তোমরা অলরেডি জানো এই রকম এক্সপার্ট খাবার from day one itself কাজ কিন্তু অনেকগুলো কিছু এখনও বাকি আছে so interiors might not be ready but when it comes to the kitchen and the food they are always super ready এরকম জিনিস সবসময় তোমরা একটা ব্র্যান্ডের থেকেই এক্সপেক্ট করতে পারবে যে from day one you'll find the quality of the food to be standardised and what you expect so this what what expect from from both if you did enjoy this video do video, thumbs up drop a thumbs up, drop a comment, কারা কারা তোমরা দুর্গাপুর থেকে দেখছো সেটা তো আমাকে জানাবেই তার সাথে সাথে তোমাদের যারা যারা বন্ধু আছে দুর্গাপুরে বা inner and out Asansol Raniganj etcetera Panagarh যারাই তোমরা ভিডিও এখান থেকে দেখছো তোমরা এসে ট্রাই করো তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে জানো কেমন ছিল and if you have more suggestions of other restaurants which you want food spot visit আমরা খুব রেগুলারলি এখন আসা স্টার্ট করেছি এই পার্টিকুলার এরিয়াতে reason as well so do give your recommendations of other places as well Until next time, another place, another episode. This is Food Spy wrapping up. Congratulating also Bhute Raja for the newest outlet and for the upcoming one as well. যেটা খুব শিগগিরই কলকাতায় আরেকটা নতুন লোকেশন থেকে আসছে Until next time, this is Food Spy wrapping up. Cheers. ¿Usted? me llega la lomba.